দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল তুমি বলো আমি বলি কবল কবল তুমি বলো আমি বলি কবল কবল দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল দুটি মনে ফুটেছিল বি just Thank আজ দুজনে ভালোবাসার ভুবনে হারাতে হবে না তুমি বলো আমি বলি কবুল কবুল তুমি বলো আমি বলি কবুল কবুল দুটি মনে ফুটেছিল বিয়ের ফুল দুটি মনে ফুটেছিল বিয়ের